ফেব্রুয়ারির গান লুৎফর রহমান রিটন দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতসিনী পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে গাছে গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই নৈক পাহাড় ঝর্ণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান ধন্যবাদ